পরে জয় আবার করবেন আর কোথেকে আসছেন ভাই আসি ঢাকার থেকে কতগুলো পতাকা নিয়ে এসেছিলেন দুইশো তিনশো আর থাকলো কতগুলো আমার বাসা কোন জায়গায় বাসা তো এ কি বেচার জন্যই শুধু আসছেন ফুলবাড়ি দিনাজপুরে হ্যাঁ, হ্যাঁ, কোন কোন উপজেলা ঘুরতেছেন রায়পুরহাট ঘুরছি তারপর বামুনবাড়ি ইয়ে কি কয় বামুনবাড়ি না বিমানপুরে নাকি বিরামপুর বিরামপুর আবার এই এলাকায় ঘুরতেছি তো কেমন বেচা কিনা আমাদের ফুলবাড়িতে মোটামুটি ভালো আল্লাহর মতে খারাপ নয় কি নাম আপনার ভাই মোহাম্মদ রুবেল রুবেল যাত্রাবাড়ি ঢাকা থেকে আসছেন হ্যাঁ শুনি একটা আপনারা কতজন আসছেন এখানে পতাকা বিচিতে আমরা এখন দুজন আইছি আর ঠিক আছে কুমিল্লা গেছে তাহলে এটা পাশাপাশি অন্য কোনো ব্যবসা করে না না অন্য কোনো আমার কোনো ব্যবসা শুধু পতাকায় বিক্রি না অন্য অন্য সময় অন্য অন্য কি অন্য সময় ডিসেম্বরে বাংলাদেশে তারপরে যে আওয়ামী লীগের সব ই হয় না এ কারণে এই বেশি পতাকায় বিক্রি করেন ঠিক আছে ভাই ধন্যবাদ সাথে